সালে ভারত প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানের জনককে ভারতীয় সংবিধানের জন্য ডক্টর বি আর আম্বেদকর ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি কে প্রধান সেনাপতি হলেন রাষ্ট্রপতি দিল্লির রাজপথে কে পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলন করেন ভারতের রাষ্ট্রপতি প্রজাতন্ত্র দিবসে কোন অসামরিক পুরস্কার প্রদান করা হয় পুরস্কারগুলি হল পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ দিল্লিতে প্যারেড কোথা থেকে শুরু হয় রাষ্ট্রপতি ভবনের গেট থেকে এই বছর ভারতবর্ষ কততম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস ডক্টর আম্বেদকারের নেতৃত্বে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য কতজন সদস্য ছিল সদস্য ছিল সতেরো জন প্রথম প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন বছর থেকে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকে